মুখে লিপস্টিক লাগিয়ে নাকি ওয়াজ করেন আবরারুল হক আসিফ হুজুর কি শোনা যায় নেটের মধ্যে যার কণ্ঠে ওয়াজ শুনে হাজার হাজার মানুষ তার নামে এবার কি শোনা যায় চলুন শুনে আসি আজকাল অনেক বক্তা কীর্তিমতার সাথে কথা বলেন দর্শক আকর্ষণের জন্য দৃষ্টিকটু অনেক কাজ করেন অনেকে ঠোঁটে লিপস্টিক পর্যন্ত ব্যবহার করেন তাদের এইসব কাজ কি ইসলামে যায় ভাইরা আমার বিব্রতকর প্রশ্ন এটি আল্লাহ মাফ করুন লিপস্টিকের কথা আমিও শুনেছি এবং কিছু কিছু ভিডিওতে খেয়াল করেছি যে মনে হচ্ছে লিপস্টিক দেয় ঠোঁটে পুরুষ মানুষ হয়ে লিপস্টিক যদি দেয় এটা তো হিজড়া এটা কিসের বক্তা কিসের আলেম আবার প্রিয় আমরা দেখেছি আসিফ হুজুর মোটিভেট ওয়াচ করেন যেমন মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর তাকবীর দেন সবাই মিলে লিল্লাহি তাকবীর দেখেন ভাই আপনি খাবার গিলে আপনার উদ্দেশ্য কিন্তু থাকবে পেট ভরা সেম ভাবে হুজুর তাকবীর তাকবীর বিষয় না দেখেন হুজুরের উদ্দেশ্য সঠিক ছিল কিনা লিল্লাহি তাকবীর কিন্তু হুজুর স্টাইলটা একটু বেশি হয়ে গেল না জানি না তবে ওয়াজ করতে গেলে শুধু মোটিভেট ওয়াজ করলে হবে না হাদিস কোরআন ভালোভাবে বোঝাতে হবে জনগণকে এবং তাকে নবী সাহাবিদের নিয়ে তেমন একটা ওয়াজ করতে দেখা যায় না এটা কি ওয়াজ হতে পারে জানি না প্রিয় দর্শক আপনাদের কি মন্তব্য আছে অবশ্যই কমেন্টে জানাবেন